আয় হ্যালো দাও না সালাম আশকে রসুল তুমি মুখে নাই দাড়ি সিনেমার হল যেন তোমার বাড়ি কেন তবে করো না খোদার কালাম দেখা হলে হায় হ্যালো দাও না সালাম আশকে রসুল তুমি মুখে নাই দাড়ি সিনেমার হল যেন তোমার বাড়ি নামাজ রোজা কেন ভালো লাগে না জান্নাতে যেতে বুঝি সাজ জাগে না বিয়ে করো অবৈধ প্রেম মনে করো ইটস নো প্রবলেম কি করে তাহলে তুমি পাবে না যা কিভাবে দিবে সেই সে পথ আল্লাহর সাথে যদি করো দিমত রাসুলের সাথে যদি করো দিমত আল্লাহর সাথে যদি করো দিমত সাথে যদি করো দিমত কথাগুলোকে ঠিক নেবে ঠিক আরো জোরে বলতে হবে ঠিক নেবে ঠিক দুনিয়া বিকাজে তব কাটে সারা বেলা দিনের ব্যাপারে শুধু করো অবহেলা আরাম পথে টাকা করো রোজগার সুদের টাকায় তুমি গড়েছ পাহাড় অফিস আদালতে খাও তুমি ঘুষ কেন এটা পাপ নয় নয় কোন দোষ সুযোগে আবার তুমি করো দুর্নীতি সুযোগে আবার তুমি করো দুর্নীতি হৃদয় জাগে না বুঝি আল্লাহর ভীতি কি করে তাহলে তুমি পাবে নাজাত কিভাবে পারি দিবে সেই সে পথ আল্লাহর সাথে যদি করো দিবত রাসুলের সাথে যদি করো দিবত আল্লাহর সাথে যদি করো দিবত রাসুলের সাথে যদি করো দিবত ধনির এক দুলালিকে করবে দিয়ে গাড়ি হবে বাড়ি হবে হবে অফিসার চিরসুখময় হবে জীবন তোমার ভেবেছ কি কদিন এই দুনিয়াতে মরণের পরে তব কি হবে উপায় সময় থাকিতে তুমি বুঝলে না হয় কি করে তাহলে তুমি পাবে না যাক কিভাবে পাড়ি দিবে সেই সে পথ আল্লাহর সাথে যদি করো দিমত রাসুলের সাথে যদি করো দিমত আল্লাহর সাথে যদি করো দিমত রাসুলের